করিতে গেলেন নবী আমার ইসলাম জারি আবু জাহেলের গো আসলে একটি কথা না বলে পারতেছি না অনেকের অনেক ধরনের গানের আবেগ থাকে কিন্তু আমার রাশেদ ভাই যে এত সুন্দর একটা গানের ভক্ত হয়ে গেছে এর জন্য তার ধন্যবাদ জানাই গানটা অত্যন্ত মনোযোগ সহকারে একটু শুনবেন দেখেন গানের মধ্যে কবি কি বলেছে ওরে রাত্রয় অধিক হইল সঙ্গে না কেউ ছিল যতন করি music. দিয়া করব কি আপনি আমার একটা কথা রাখেন অনুরোধ করি আমার নবী বলে চাচাজি আমি এই সব দিয়া করব কি শুনিয়া হাতে লাঠি আমার নবীদের পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি ওরে এই কথা হাতের লাঠি পিঠে মারলো কয়েক স্বামী আমার বলতে না পারি খুঁটে যায় বসে ঘরের দরজায় এত রাতে কই গেল স্বামী আমি বলতে না পারি ওরে খুদে লক্ষ্য করে নবীর পিঠে রক্ত ধরে করল টার্গেট লাইট কিন্তু হয়েছে আলামিন সাউন্ড দুরমুট বাজার